আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজ আমরা যে বিষয়ে আপনাদেরকে জানাবো সেই বিষয় হচ্ছে খালেদা জিয়ার অসুস্থতা ধীরে ধীরে পঙ্গুত্বের দিকে যাচ্ছে এই বিষয়ে জানতে আমাদের পুরো ভিডিওটি দেখুন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিএসএমএমইউ চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা ধীরে ধীরে পঙ্গুত্বের দিকে এগিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ড্যাব মহাসচিব অধ্যাপক ডাক্তার আব্দুল সালাম বুধবার তিরিশে অক্টোবর দুপুরে জাতীয় ক্লাবে ড্যাবের আয়োজনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন একাধিক রোগে জটিলতার কারণে বেগম খালেদা জিয়ার হাত ও পায়ের ছোট ছোট জয়েন্টগুলোসহ বিভিন্ন জয়েন্ট ফুলে গেছে এবং তাতে তীব্র ব্যথা অনুভূতি হচ্ছে শুধু তাই নয় জয়েন্টগুলো শক্ত এবং বাঁকা হতে চলেছে যা অচিরেই স্থায়ী রূপ ধারণ করতে পারে ফলে বেগম খালেদা জিয়া বর্তমানে অন্যের সাহায্য ছাড়া চলাফেরা ওঠা বসা এমনকি হাতে খাবার পর্যন্ত খেতে পারছেন না তিনি বলেন Khaleda Zia highly active deforming rheumatoid arthritis অনিয়ন্ত্রিত ডায়াবেটিস হাইপার টেনশন সহ বিভিন্ন রোগে ভুগছেন এমন অবস্থায় তিনি জেলখানায় সঠিক চিকিৎসা না পাওয়ায় এবং স্বাভাবিক পরিবেশ না থাকায় এসব রোগ সংক্রান্ত বিভিন্ন জটিলতা দেখা দিয়েছে আমরা মনে করি ষড়যন্ত্রমূলকভাবে খালেদা জিয়াকে তিলে তিলে নিঃশেষ করার অপপ্রয়াসে তার স্বাস্থ্য নিয়ে অসত্য সংবাদ পরিবেশন করা হচ্ছে যা উদ্দেশ্য প্রণোদিত ড্যাব মহাসচিব বলেন খালেদা জিয়া ভীষণ অসুস্থ তার যথাযথ চিকিৎসা না হলে যে কোনো সময় তার শারীরিক স্থায়ী পঙ্গুত্ব এবং ডায়াবেটিস ও হৃদরোগজনিত বড় সমস্যা হতে পারে তবে এরকম পরিস্থিতি সৃষ্টি হলে তার দায়ভার বিএসএমএমইউ কর্তৃপক্ষ সংশ্লিষ্ট চিকিৎসক ও সরকারকে নিতে হবে সুতরাং আমরা ড্যাবের পক্ষ থেকে জটিল পরিস্থিতি হওয়ার আগেই খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দ্বারা তার সুচিকিৎসার ব্যবস্থা করা হোক তাকে জামিন দিয়ে মুক্ত পরিবেশে পছন্দমতো হাসপাতালে চিকিৎসা নেওয়ার সুযোগ দেওয়া হোক অন্যথায় চিকিৎসক সমাজ বসে থাকবে না তারা বাংলাদেশের আপামোর জনসাধারণকে সাথে নিয়ে খালেদা জিয়ার মুক্তির আন্দোলন গড়ে তুলবে সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই স্টার নিউজ চ্যানেলের সংবাদগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী সংবাদ নিয়ে আপনাদের মাঝে আবারও উপস্থিত হব ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন সাথে নিজের যত্ন ও খেয়াল রাখুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ